প্রিয় ভাই ও বোনেরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলে তাদের জন্য একটি বিশেষ সুখবর চলে এসছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের নোটিফিকেশনের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে বলা যাবে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যই এই ভ্যাকেন্সিটা প্রযোজ্য যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভের জন্য খাটছ এবং যাদের বয়স তিরিশের মধ্যে তারাই এটার জন্য আবেদন করতে পারবে এটাতে ভ্যাকেন্সি রয়েছে হ্যাঁ নোটিফিকেশানে তেইশ চার থেকে বাইশ পাঁচ অর্থাৎ তেইশ এ মাসের তেইশ তারিখ থেকে স্টার্ট হবে ফর্ম ফিল এবং পরের মাসের বাইশ তারিখ অবধি ফর্ম ফিল চলবে এই নোটিফিকেশনের লিঙ্কটি আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি চাইলে তোমরা এটি ভালো করে পড়ে নিয়ে দেখবে যা সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং এটার ক্ষেত্রে অ্যাপ্লাই যখন করবে বাই চান্স কোনো যদি ভুল হয়ে থাকে বা সংশোধন কিছু করতে চাও সেক্ষেত্রেও একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর দু থেকে তিন দিন প্রায় কারেকশানের জন্য একটা নির্দিষ্ট ডেট দেওয়া রয়েছে